আজকে আমি ক্লাস নিব হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের উপর এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং অর্গানিক প্রমোশনের কাজ আমরা ফেসবুক পেড মার্কেটিং সহ এবং অর্গানিক মার্কেটিংও আমরা শিখাই কারণ হচ্ছে কিছু কিছু বাইরের রিকোয়ারমেন্ট থাকে যারা পেড মার্কেটিং করতে চায় না যেমন পেড মার্কেটিং করতে একটু খরচ একটু ব্যয়বহুল কিন্তু প্রফিট বেশি যেমন পঞ্চাশ ডলার একশো ডলার খরচ করলে মোটামুটি তিনি একটা ভালো লিডের পর্যায়ে চলে যেতে পারে সেখানে কোনো ব্যাকলিং হয় না যেমন পেড মার্কেটিংয়ে আজকে আপনি টাকা দিলেন তো আপনার অ্যাড চলবে টাকা দিবেন না অ্যাড চলবে না কিন্তু এই অর্গানিক মার্কেটিংগুলো সবচেয়ে বেশি কাজ হয় হচ্ছে ব্যাকলিংয়ের কাজে কাজে লাগে দেন পাশাপাশি এখান থেকে ছয় মাস পর্যন্ত ট্রাফিক আসার সম্ভাবনা থাকে সেই জন্য অর্গানিক প্রমোশনটা বায়াররা সব থেকে বেশি করিয়ে থাকে দেন অর্গানিক প্রমোশন করার পরেও পেড মার্কেটিংও আপনি অফার করতে পারেন আমরা দুইটাই শেখাবো যাতে কোনোটার থেকে কোনোটা যেন বাদ না পড়ে যেমন বারকে প্রথম আপনি অফার করলেন যে আপনি অর্গ্যানিক প্রমোশনটা করে দেখেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পেড যদি ভালো লাগে তাহলে আপনি আবার করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে পেড মার্কেটিংটা করে দেখতে পারেন পেড মার্কেটিংয়ের ফলাফল হচ্ছে পেড মার্কেটিং বলতে কি বুঝি পেড মার্কেটিং হচ্ছে হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে না ইয়া ওইটা আর ফ্রি প্রমোশন হচ্ছে এটা হচ্ছে গ্রুপ পোস্টিংয়ের কাজ সহজ কথা এটা এটা সব বাইরে করে কারণ হচ্ছে দুইটাই লাগে কারণ এটা যদি ছয় মাস পর্যন্ত ডেলি একটা দুইটা তিনটা করে ট্রাফিক ঢুকে তাহলে কিন্তু তার ওয়েবসাইটটা দেন তার পেজটা কিন্তু গ্রো হতে থাকবে ঠিক আছে আর যদি ধরেন একবারে যদি আপনি ধরেন আপনার কাছে এত সময় নাই আপনি চাচ্ছেন যে আমার একটা পেজে এক লাখ ফলোয়ার হওয়া দরকার তো আপনি তো অর্গানিক প্রমোশন করে কিন্তু এক লাখ ফলোয়ার আনা কখনোই পসিবল না এটা ও লং টার্ম প্রসেস লাগবে তো এটা যদি আমরা পেড ক্যাম্পেইন রান করি মোটামুটি আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু আমরা এক লাখ ফলোয়ার নিয়ে ফেলতে পারবো কারণ এই ক্ষেত্রে আমাদের কত বাজেট হবে মোটামুটি আমাদের পনেরো দশ পনেরো বিশের মতো টাকা মানে টাকা ইনভেস্ট করতে হবে আর এখানে এখানে আপনাকে যেমন ওইখানে এক মিলিয়ন প্রচার করতে গেলে পেড মার্কেটিংয়ে এক মিলিয়ন মানুষের কাছে প্রচার করতে গেলে আপনাকে কমসে কম মনে করেন কমসে কম মনে করেন তিরিশ চল্লিশ হাজার টাকা দিতে হবে তিরিশ চল্লিশ হাজার মিনিমাম আর এখানে মাত্র আপনাকে দশ থেকে বিশ ডলারের মাধ্যমে আপনি কিন্তু ওয়ান মিলিয়ন মানুষের কাছে প্রমার মানে প্রমোট করে দিলেন এক্ষেত্রে যদিও তার খুব একটা লাভ হয় না এই ফ্রি প্রমোশনে কিন্তু তারপরে বায়ারদের রিকোয়ারমেন্ট থাকে এই কাজগুলো খুব একটা চলে না এরকম না খুবই ভালো চলে আপনার যদি দেখায় আমি ফেসবুক প্রমোশন লেখে তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণ এখানে চাহিদা আছে যদি এটা যদি বায়ারদের কাজে লাই লাগতো বা যদি হেল্প যদি না হইতো তাহলে কিন্তু এই কাজটা করাইতো না তাই না ফেসবুক মার্কেটিং আর একটা দেখে আমি ফেসবুক প্রমোশন দেখেন আট হাজার সার্ভিস আছে আমরা প্রমোশন নিয়ে কাজ করবো ওকে প্রমোশন তো এটা যদি বাইরের হেল্প না হইতো তাহলে তো ফাইবার এখানে দিত না এই সার্ভিসটা অবশ্যই কোনো না কোনো কাজে লাগে সেই জন্যই কিন্তু এখানে এই সার্ভিসটা খুবই চলে আমার কম্পিউটার একটু স্লো হয়ে গেছে ফেসবুক পেজ প্রমোশন দেখেন কোন বড় কিওয়ার্ড হয়ে গেছে ওকে পেজ প্রমোশন লাগবে না এটা দিয়ে দিলাম শুধু দেখেন এখানে সাত হাজার সার্ভিস আছে দেখেন একটু ভালো করে লক্ষ্য করে এখানে দুইশো সাতাশিটা কাজ কমপ্লিট করে ফেলেছে মানে রিভিউ পাইছে যদি এখন বলেন যে এটা যদি কোনো হেল্প নাই করে তাহলে এখনও চারটা অর্ডার রানিং আছে দুশো সাতাশিটা কাজ কেন করলো ঠিক আছে এরকম সার্ভিস কিন্তু এখানে একটা নাই টোটাল সাত হাজার দুইশো মানে ছত্রিশটা সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে তার মানে এখানে দেখেন এ করছে দুইশো প্লাস এ করছে হচ্ছে একশো প্লাস এ করছে চল্লিশ এ করছে এত মানে সবারই কিন্তু কাজ রানিং আছে দেখেন দেখেন ছয়টা এই মেয়েটার চলতেছে হচ্ছে চারটা তারপরে দেখি এই চল্লিশটা কমপ্লিট করছে আর চলতেছে চারটা এখানে কিন্তু আমারও গিক আছে ঠিক আছে গিক না দেখাই ক্লাসের ভিতরে আমারটা ফার্স্ট পজিশনে আছে এটা তিনটা চলতেছে দেখছেন কাজ কিন্তু চলতেছে তো এবার যদি আমি একটা ফাইন্ড করি ধরেন এই মেয়েটারে যদি আমি ফাইন্ড করি দেখেন লেভেল টু সেলার এখন তিনি আসছে গত সালে দুই সালে আসছে তিনি টোটাল রিভিউ পাইছে হচ্ছে প্রায় চারশো মানে তিনশো নিরানব্বইটা তো টোটাল কাজ করছে কিন্তু পাঁচশো প্লাস আশা করি পাঁচশো প্লাস করছে সব বাইরে রিভিউ দেয় না তিনি এত সালে আইসা যদি চারশো কাজ করে অ্যাভারেজ চারশো কাজে যদি আমরা স্ট্যান্ডার্ড মানে বেসিক প্যাকেজ হচ্ছে দশ ডলার স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি পনেরো ডলার ধরি তাহলে কিন্তু এটা কিন্তু এটা কিছু না এটা কিন্তু কিছুই না বায়ার কিছু কিছু বায়ার আছে যদি আরও তার গিকগুলো দেখি দেখি কী কী গিক দেয় দেখেন শুধু ফেসবুক প্রমোশন আর ফেসবুক প্রমোশন শুধু একটা সার্ভিস শিখে কিন্তু তিনি ভালো টাকা আর্ন করতেছে দেখেন অনায়াসে কিন্তু মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা তার কোনো ব্যাপারই না দেখেন লেভেল একটা একদিন আগে কাজ করছে একদিন আগে দুই দিন আগে দুই দিন আগে দুই দিন আগে দেখছেন একদিনে কতগুলো ডেলিভারি দিতেছে যদি এবারে যদি একদিনে যদি আমি ধরি যে তার প্যাকেজগুলো হচ্ছে পনেরো দশ দশ দশ পনেরো বিশ মেবি তিরিশ যদি অ্যাভারেজ আমি পনেরো করে ধরি তাহলে ডেলি ইনকাম হচ্ছে পনেরো ডলার করে এখনও কিন্তু চারটা অর্ডার রানিং আছে এটা সিম্পল সব বাইরে তার স্ট্যান্ডার্ড কিনবে না বেসিকও কিনবে না প্রিমিয়ামও কিনবে না কেউ প্রিমিয়ামও কিনতে পারে আবার তারা মান্থলি হিসেবে যাইতে পারে সেটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম হ্যাঁ এগুলো এটা আমি বুঝতে পারছি ওকে বেসিক হচ্ছে ধরো তোমার এক তুমি একটা হোটেলে গেছো ঠিক আছে হোটেলে গেছে এখন বলতেছে তোমাকে তুমি অর্ডার করলা যে আমি খাইতে চাইতেছি আলু বত্তা আর ডাউল দে ভাত ঠিক আছে তো তোমার দিতে হবে কত দশ ডলার মানে দশ এক হাজার টাকা দিতে হবে আমি এবারে তোমার হিসাব করে দিয়েছে ধরো আলু বত্তা দিয়ে ডাউল দিয়ে ভাত খাবা তোমাকে দশ টাকা দিতে হবে তো এবার যদি তুমি হোটেলে যা অর্ডার করো যে আমি আলু বত্তাও খাবো ডাউলও খাবো সাথে কি খাবো আমি ডিমও খাবো ঠিক আছে অথবা মাছও খাবো তিনটা খাবো আমি মানে চারটা খাবো এই চারটা খাইলে কি করতে হবে তাহলে কিন্তু তাকে এই দশ টাকা মানে দশ ডলারে কিন্তু দিতেছে না মানে দশ টাকা কিন্তু দিতেছে না দিবে কি তো তাহলে তাকে বাজেট কত দিতে হবে তাহলে অবশ্যই তাকে টাকা বাড়ায় দিতে হবে ধরো তাহলে তোমার পনেরো টাকা দিতাম তাহলে তুমি হোটেলকে বললা যে আমি পনেরো টাকা দিব বা তার প্যাকেজ হলো পনেরো টাকায় আপনি কি কি পাইতেছেন ডাউলও পাইতেছেন আলু ভত্ত পাইতেছেন মাছও পাইতেছেন অথবা ডিমও পাইতেছেন এক্সাম্পল হিসাবে ঠিক আছে তাহলে এটা হলো আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ মানে বেসিকের থেকে বড় ওকে এবার প্রিমিয়াম যদি বলি প্রিমিয়াম হচ্ছে ধরেন আপনি এই এই যে চারটা প্যাকেজ বললাম আমি যেমন আলু ভর্তা ডাউল মাছ ডিম এবার বলতেছেন আমি ডিমের সাথে খাসিও খাবো অথবা গরুর মাংস খাবো দুইটার একটা তো এবার বলেন আপনাকে কি পনেরো ডলারে আপনার গরুর মানে পনেরো টাকায় কি আপনাকে গরুর মাংস ইয়ে মাছ ডাউল এগুলো দিবে সেটা দিবে না সেই জন্য কী করতে হয় অবশ্যই ডলার মানে টাকা বাড়াই দেবে তাহলে বলবেন যে আমি বিশ টাকা দিলাম এখন তার বিশ টাকায় কিছু পাওয়া যাবে না ঠিক আছে <laughs> ডাউল তো পাওয়া যাবে না তো তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি তাহলে তারা প্যাকেজ বলবে যে আমার আমাদের বিশ ডলারে মানে বিশ টাকায় আমাদের এই প্যাকেজগুলো আছে ঠিক আছে আপনি এগুলা নিতে পারেন তাহলে কিন্তু আপনি প্যাকেজ বাড়াইতে তাহলে কী হলো প্রিমিয়াম হচ্ছে সব থেকে বড় ওকে মানে স্ট্যান্ডার্ডের থেকে বড় আর বেসিক প্রথম হচ্ছে প্রিমিয়াম হচ্ছে স্ট্যান্ড সবচেয়ে বড় প্রিমিয়াম আবার স্ট্যান্ডার্ড হচ্ছে প্রিমিয়াম থেকে ছোট বেসিকের থেকে বড় আবার বেসিক তো সব মানে সব থেকে ছোট ঠিক আছে এবার ক্লিয়ার ওকে তো এবার দেখেন তিনি কিন্তু এভাবে কিন্তু কাজগুলো করতেছে দেখেন একটু আমি বলি যদি আপনাকে দেখাই এখানে কি করবে প্রমোট প্রথমটা থেকে দেখাই সিলভার প্রমোট ইউর পেজ এটা একটা নাম দিছে সিলভার এটা কোনো বিষয় না ঠিক আছে অনেক প্যাকেজের নাম দিছে আর কি প্রমোট ইউর পেজ তিন দিন অর্গানিকলি তিন দিন প্রচার করবে এই পেজটা তিন দিনের জন্য নিতেছে কত দশ ডলার কিন্তু কাজ করবে মাত্র এক ঘন্টা তো ধর তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ধরে গোল্ডেন বার মানে গোল্ড ই দিছে আর কি প্যাকেজ দিছে নাম দিছে promote your page five days organically এখানে পাঁচ দিনের জন্য কত নিতেছে পনেরো ডলার কিন্তু এখানে বলতেছে কিন্তু তিন দিন এখানে বলতেছে পাঁচ দিন আমার কথা মিলতেছে এবার দেখো স্ট্যান্ডার্ডে দিতেছে প্রিমিয়াম দিতেছে দশ দিন এটার থেকে যদি আরেকটু ভালোভাবে বুঝাই তাহলে আরেকটু দেখাই এটাও সেম দেখি এত পিপল ফেসবুক প্রথমটা মানে শেয়ার করবে ওয়ান শেয়ার এত কে পিপলের কাছে এটা অন্যরকম কিন্তু একই কাজ তিনটা শেয়ার করবে এত কে পাঁচটা শেয়ার করবে এত কে মানে আর প্যাকেজটা একটু অন্যরকম এরকম হয় না প্যাকেজ তো আমি যদি আরেকটা প্যাকেজ দেখাই এই প্যাকেজটা যদি দেখাই তিনটা অর্ডার চলতেছে চার দিন ম্যানেজমেন্ট করবে প্রমোশন করবে ওকে এটাও সেম ওই ক্যাটাগরিরই অর্গানিক প্রমোশন অর্গানিক প্রমোশন লিখলে কাজ পাওয়া যায় top relate to let labour পাঁচটা অর্ডার চলতেছে এবার দেখেন এই বুস্টিং সার্ভিস দিতে boost your Facebook page increase like follower reach and Instagram তিনি বুস্টিংয়ের সার্ভিস দিয়েছে এটা আমরা শিখাবো এখানে দেখেন সবই চলে আসে অর্গানিকের ভিতরে বুস্টিংও চলে আসে তো আমার আমার যে রিলেটেড ক্যাটাগরি লাগবে সেই রিলেটেড এটা দুইটা অর্ডার রানিং আছে তিনি বলতেছে মানে এক দশমিক ফাইভ মিলিয়ন মানে এক মিলিয়ন তারপরে হচ্ছে আরও পাঁচ লাখ মানে পনেরো লাখ মানুষের কাছে প্রচার করবে এক মিলিয়ন হচ্ছে দশ লাখ ওকে এখানে ওয়ান দশমিক ফাইভ দিছে তার মাঝে মানে হচ্ছে পনেরো লাখ মানুষের কাছে প্রচার করবে পনেরো ডলার নিতেছে এটা আপনি কাজটা করলে বুঝতে পারবেন এটা আপনার কয় মিনিট সময় লাগে ঠিক আছে আপনি নিজেই বুঝতে পারবেন যে এত কম সময়ে এটা কেমনে সম্ভব তো পনেরো ডলারে নিতেছে হচ্ছে মানে পনেরো লাখ মানুষের কাছে প্রচার করে দিতেছে এক দশটা গ্রুপে প্রচার করলে এই পনেরো পনেরো মিলিয়ন হয়ে যাবে তারপরে ধরতেন ফাইভ মিলিয়ন ফাইভ মিলিয়নে দেখেন এই দুইটা যোগ করলে হয়তো তিন ডল তিন মিলিয়ন আইতো তাই না দুইবার যদি প্যাকেজ করতো এখানে ফাইভ মিলিয়ন দিতে আছে কত চল্লিশ ডলার প্রথম কি পনেরো পনেরো তিরিশ হইতো কিন্তু এখানে ফাইভ মিলিয়ন আছে চল্লিশ ডলার এবং প্রিমিয়াম দিতেছে হচ্ছে টেন মিলিয়নের জন্য দিতেছে আশি ডলার এটা করতে আপনার সর্বোচ্চ দুই দিন সময় লাগতে পারে দুই দিন এক ঘন্টা দুই ঘন্টা সময় দিলেই দুই দিনে কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আশি ডলার যদি আমি স্ট্যান্ডার্ড করে ধরি তারপরে মোটামুটি আশি ডলার কাজ রানিং আছে কিন্তু তিনি ডেলি কাজ পাচ্ছেন দুই হাজার বাইশে আসছে এপ্রিলে এপ্রিলে এটা কি মাস জুন তাহলে কয় মাস হচ্ছে এপ্রিল গেছে দুই মাসে দেখেন নয়টা কাজ কমপ্লিট করে বলছে দুই হাজার বাইশে আসছে এটা নতুন সেলার ওকে নয়টা কাজ কমপ্লিট করছে আরও কয়টা রানিং আছে দুইটা রানিং আছে বিষয়টা ক্লিয়ার তো এটা কেন করবো এটাও ক্লিয়ার যে একটা পোস্ট সিম্পলভাবে যদি বলি একটা মানে আপনি যখন বুস্ট করবেন তখন আপনি পাঁচ ডলার দিয়ে একদিনের বাজেট দিতে পারবেন একদিন অ্যাড চালাইলে তারপরে কিন্তু আপনার অ্যাড মানে পোস্টটা বা অ্যাডটা কিন্তু আর কেউ দেখতে পারবে না টাকা বন্ধ করে দিলে যদি আর আপনি এখানে যদি পাঁচ ডলার পাঁচ টাকা খরচ করে বা মানে পাঁচ ডলার খরচ করে তাহলে আপনি কিন্তু ছয় মাসের জন্য ট্রাফিক পাইতেছেন অর্গানিকলি পাবে ঠিক আছে তাহলে বায়ার দুইটাই চায় আমরা দুইটাই শিখব কিন্তু আগে প্রথমে আমরা অর্গানিকটা শিখি ওকে আমরা দেখতে পাইলাম এখানে কি পরিমাণ কাজ আছে তো এবার এই কাজটা করতে গেলে অবশ্যই আমাদের তো গিক লাগবে আর এই কাজটা শিখতে হবে তো আজকে আমরা শিখব কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় আমি এগুলো কেটে দিলাম তো আমি যদি এটা করতে গেলে আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে আমি গুগল ট্রান্সলেট বের করি লিখতে যেন সুবিধা হয় সেই জন্য তো প্রথমে লাগবে হচ্ছে আপনার আপনার পাঁচ থেকে ছয়টা পাঁচ থেকে ছয়টা আরও বেশি হলে বেটার হয় প্লাস দিয়ে দিলাম ছয়টা ফেসবুক অ্যাকাউন্ট এটা হোক আপনার নামে হোক আপনার ফ্যামিলির নামে ঠিক আছে দুই নম্বরে লাগবে হচ্ছে এগুলো দুই নম্বরে লাগবে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হলে দুই নম্বরে যেটা করবেন আপনি সেটা হচ্ছে প্রতিদিন পাঁচ থেকে ছয়টা গ্রুপে একটা করে ফেসবুক থেকে জয়েন হবেন যেমন buy and sell group join join হবেন ঠিক আছে বাই সেল গ্রুপে জয়েনগুলো হয়ে যাবেন এটা আরও অনেক গ্রুপ আছে আমি আপনাকে বলে দিব আপনি আপাতত বাই সেল গ্রুপ ইউএসএ লিখে যতগুলো গ্রুপ পাবেন সবগুলো গ্রুপে জয়েন হবেন এই কাজটুকু আজকে আমরা শিখবো দেন নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে এই দুইটা হলে আপনি মোটামুটি কাজটা কমপ্লিটলিভাবে করে ফেলতে পারবেন ঠিক আছে তো আমি চলে যাব ফেসবুকে আমি যদি ফেসবুকে যাই ওকে আমার এটা হচ্ছে ফেসবুক যদি আমি এখানে লিখি অ্যান্ড গ্রুপ আর পেজের সম্পর্কে আইডিয়া আছে আপনার গ্রুপ আর পেজ পেজ হচ্ছে আপনার নিজস্ব ঠিক আছে আপনার বিজনেসকে বাড়ানোর জন্য যে মাধ্যমটা থাকে সেটা হচ্ছে আপনার পেজ মানে আপনার একটা দোকান বাংলা ভাষায় দোকান ঠিক আছে আর গ্রুপ হচ্ছে মনে করেন ওই পেজের আন্ডারে বা আপনি নিজের মতো করে অনেক মানুষের সব মানে এক জায়গায় আপনি রাখতেছেন বা গ্রুপের ভিতরে যেটা করে মানুষ অনেক মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ জয়েন হতে পারবে ঠিক আছে আপনার ফেসবুক ওই গ্রুপে জয়েন হয়ে সবাই পোস্ট করতে পারবে ঠিক আছে সবাই ডিসকাশন করতে পারবে সহজ ইজিভাবে আপনার কোনো প্রোডাক্ট আছে আপনার কোনো নতুন একটা সার্ভিস আছে ওইখান চাইলে সেলও করতে পারবে বা কিনতেও পারবে গ্রুপ সব থেকে বেশি ইউজ হয় পেজ হচ্ছে আপনার নিজস্ব বিজনেসকে বাড়ানোর জন্য ঠিক আছে হয়তো আপনার দোকান হতে পারে অথবা আপনার ব্যবসা হতে পারে এই ব্যবসাটাকে গ্রুপের মাধ্যমে কি প্রচার করা যায় লোকদের কাছে তো আমি যদি এখানে লিখি buy and sell group group USA okay লিখবেন এখানে ইউএসএ লিখবেন কানাডা লিখবেন এবার দেখেন গ্রুপগুলো চলে আসছে এবার এখানে যদি আমি দেখি গ্রুপ দেখেন এখানে অনেকগুলো মাধ্যম আছে দেখছেন post people photo video marketplace pace place group okay তো আমরা যেটা করব এখানে গ্রুপটা সিলেক্ট করে নেব গ্রুপস গ্রুপস এখানে সিলেক্ট করলে দেখেন আপনার এইগুলো গ্রুপ যতগুলো গ্রুপ আছে সব কয়টা গ্রুপে জয়েন হতে হবে এখানে কোটি কোটি গ্রুপ আছে নো প্রবলেম আপনি গ্রুপ শেষ করতে পারবেন না ঠিক আছে কোটি কোটি গ্রুপ তো এবার আসি আমি প্রথমে এক লাখ সর্বোচ্চ দুই লাখ এইগুলো গ্রুপে জয়েন হবেন এর নিচের মানে দুই লাখের উপরে যাওয়া যাবে না সবসময় এক লাখের নিচে থাকার চেষ্টা করবেন কারণ ছোটো ছোটো গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন ঠিক আছে যেমন এই গ্রুপে আছে দুই লাখ আমি এই গ্রুপে জয়েন হয়ে গেলাম কোনটা এটা থেকে ওকে জয়েন হয়ে গেলাম তারপরে আছে কত তেতাল্লিশ কে মেম্বার আছে এটাতে গ্রুপে জয়েন হয়ে গেলাম তারপরে বাইসের গ্রুপ অ্যান্ড এটাতে আছে এক লাখ এটাতে জয়েন হয়ে গেলাম তো এবার জয়েন তো এভাবে হতেই পারবো তাই না দশটা করে জয়েন হতে পারবে কোনো সমস্যা নাই নতুন অ্যাকাউন্ট হলে পাঁচটা থেকে ছয়টা তো জয়েন হওয়ার পরে এইগুলো গ্রুপ তো আর এইভাবে সংগ্রহ করা সম্ভব না বা পোস্ট করা সম্ভব না এইভাবে লিঙ্ক নিয়ে নিয়ে একটা স্কেল শিটে রাখবো আবার ওই স্কেল শিট বের করে আবার কাজ করব অনেক প্যারা না অবশ্যই তো এই প্যারা থেকে বাঁচতে গেলে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে এই যে আমাদের আপনার নামের উপর ক্লিক করবেন এখানে এরকম একটা প্রোফাইল আসবে ফেসবুকে এখানে দেখেন লেখা আছে মোর মোর মোড়ে ক্লিক করবেন মোড় থেকে নিচে চলে আসবেন নিচের দিকে স্কল করবেন দেখেন লেখা আছে গ্রুপস এখানে ক্লিক করবেন এবার আপনি যতগুলা গ্রুপে জয়েন হয়েছেন সব কয়টা গ্রুপ আপনি এখানে দেখতে পারবেন একদম সিম্পল আপনার কোনো লিস্টের কোনো দরকার নাই ওকে এবার আপনাকে যেটা করতে হবে আপনি কিন্তু সমস্ত buy sell USA Canada Australia other যতগুলো কান্ট্রি আছে মোটামুটি ইউএসএ বাইসেল আর কানাডা ইউকে এইগুলো গ্রুপে সবগুলোতে জয়েন হতে থাকবেন মোটামুটি এক দেড়শো দুইশো গ্রুপে জয়েন হয়ে পড়েন আপনার পাঁচ ছয়টা অ্যাকাউন্ট থেকে ঠিক আছে ওকে তো এবার এবার কিভাবে কাজটা করতে হয় আমি শর্টকাটে করব কারণ তো আপনাকে বায়ার একটা স্কিল শিট দিবে আমি তার আগে আমি একটা স্কিল শিট বের করি গুগল থেকে গুগল গুগল ওকে এখান থেকে আমি চলে যাব হচ্ছে ড্রাইভ দেখেন ড্রাইভ ঠিক আছে ড্রাইভে আমি ক্লিক করব তো আমি ধরেন আমাদের একটা আমার একটা ই নেই আপাতত আমার একটা ফেসবুকের ই নেই আর কি পোস্ট নেই ঠিক আছে আপনাকে দুইভাবে আমি বুঝাই দিব যাতে কোনো সমস্যা না হয় আমাদের পেজ এটা হচ্ছে ড্রাইভ দেখেন এখানে আসলে এরকম ড্রাইভ পাবেন এখানে ড্রাইভ পেয়ে চলে যাবেন ড্রাইভ থেকে এরকম একটা অপশন পাবেন নিউ অথবা নিউ লেখা নতুন লেখা থাকবে বাংলাতে থাকলে নতুন তো এখানে ক্লিক করবে ড্রাইভ ড্রক ফাইল এটা বলে ড্রক ফাইল ওকে ড্রক ফাইল মানে সাদা একদম সাদা একটা ব্লাঙ্ক ফেস এটা তো এবার আমি এখান থেকে আর আপনাকে যেটা করবে হয়তো ভিডিও দিতে পারে অথবা পোস্ট দিতে পারে আমি একটা পোস্ট নেই একটা পোস্ট নেই আমাদের আপনার বোঝানোর জন্য যে বায়ার আপনাকে কি কি দিতে পারে এটা হচ্ছে আমাদের পেজ অনেক ভিডিও আপলোড করা হয়েছে তো ওকে এটা হচ্ছে একটা ছবি আপনাকে ফটো দিয়ে দিবে একটা ফটোটা ডাউনলোড করে ফেলি বায়ার কীরকম করে দিতে পারে আপনাকে যে কাজটা করার জন্য প্রথমে একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন দিবে আপনাকে ডেসক্রিপশনের ভিতরে যা কিছু আছে সব দিয়ে দিবে ধরেন এটা হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন আপনি কাজটা যখন হাতে কলমে করবেন আর একটা ইমেজ দিয়ে দিবে কোথায় দিয়ে দিবে ওগুলো আপনাকে পরে আমি দেখাবো আর আপনি বুঝতেই পারবেন ঠিক আছে রিকোয়ারমেন্টে বায়ার দিয়ে দেয় যখন ফাইবার এখন আপনি নতুন এখন বললে আপনার মাথার উপর দিয়ে যাবে আপনি শুধু ভাববেন যে আপনাকে বায়ার একটা কি ডেসক্রিপশন দিছে এবং একটা ফটো দিছে আমার কাছে দুইটাই আছে এই দুইটা হলে আপনি কাজটা শুরু করতে পারবো ঠিক আছে অথবা আপনাকে দিতে পারে ধরেন আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেসে যদি যাই আমি এখানে ধরেন যে কোনো একটা প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিতে পারে যে কোনো একটা প্রোডাক্টের ইউরএল দিয়ে দিতে পারে ধরেন আমার একটা প্রোডাক্ট হচ্ছে এটাই রিংস ঠিক আছে ডায়মন্ডের রিং তো এই প্রোডাক্টের একটা ইউরএল দিয়ে দিছে আপনাকে আর কোনো কিছু দেয় নাই ঠিক আছে ধরেন আমি ইউরএলটাকে নিই এরকম একটা উপরে দুইটার থেকে আমি করে দেখাবো যাতে আপনি সহজে বুঝতে পারেন আর কি তো আমি প্রথমে এরকম একটা ইউআরএল দিয়ে দিছে এটা অনেক বড় হয়ে গেছে আলি এক্সপ্রেস থেকে এটা শর্টিং শর্ট একটা ইউআরএল দিবে আপনাকে মানে পেজের একটা নাম দিতে পারে আমি এটা শর্ট করব নাকি ওকে যাই হোক এটাই থাক মনে করেন একটা ইউআরএল দিছে আপনাকে এটা হচ্ছে আপনার ইউআরএল আর এটা হচ্ছে পোস্ট হয়তো আপনাকে পোস্ট এরকমভাবে দিতে পারে একটা ড্রাইভে ঠিক আছে অথবা আপনাকে একটা শুধু ইউআরএল দিয়ে দিতে পারে অথবা আপনাকে একটা ফেসবুক পেজ দিতে পারে যদি ফেসবুক পেজ যাই ধরেন আপনাকে একটা পেজ দিতে পারে আমি তিনটা সিস্টেমে দেখাবো যাতে আপনি এই কাজটা করতে কোনো সময় আর কোনো প্রবলেমের সম্মুখীন না হন ঠিক আছে তো এবার দেখাই এই পোস্ট এই কাজটা আমি সব কিছু পেয়ে গেছি আমার সব কিছু আছে এখন পোস্ট করার জন্য ওকে বাইরে আপনাকে দিয়ে দিচ্ছি এবার যেটা করব আমি আবার ড্রাইভে যাব এখানে একটা ড্রাইভ তো আপনাকে দিয়েই দিবে এটা এখানে আপনাকে অ্যালাউ করতে হবে না আপনি এই কাজটা যখন করবেন সে কাজটার জন্য আপনাকে কি অবশ্যই একটা প্রুফ দরকার পড়বে আপনাকে তো বায়ার এমনি এমনি টাকা দিবে না যে আপনি কাজ করছেন কি না সেটার একটা প্রমাণ তো থাকতে হবে তাই না তো সেটা করার জন্য আমরা এখানে দেখেন নিউ লেখা আছে নিউ এখানে ক্লিক করব এখান থেকে দেখেন এক্সেল শিট লেখা আছে এক্সেল শিট এখানে আমি ক্লিক করব। আমরা একটা ডকুমেন্ট বানাবো বা একটা প্রুফ বানাবো যার মাধ্যমে বায়ারকে আমরা জমা দিব যে হ্যাঁ তোমার কাজটা করছি তুমি চাইলে কি চেক করতে পারো তো প্রথমে আপনি যে কোনো একটা বাইরের নাম দিতে পারেন ধরেন আমার বাইরের নাম হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট এটা হচ্ছে আমার একটা পেজ অথবা যদি বাইরের নাম না দেন তাহলে তার কোম্পানির নাম দিয়ে দেবেন ঠিক আছে আপনি যে কাজটা করবেন সেটা দিয়ে দেবেন ধরেন এখানে যারা উপরে লেখা আছে নাম দিলাম new life learning institute promotion Facebook Facebook promotion promotion work লিখে দিলেন ওয়ার্ক ওকে হয়ে গেল new life learning institute okay proof একটা হয়ে গেল এবার প্রথমে আপনাকে কি কি থাকতে হবে এটা কিন্তু আমার মতো করেই তৈরি করবেন ওকে প্রথমে দিবেন হচ্ছে লং তারপরে দিবেন হচ্ছে ফেসবুক গ্রুপ লিঙ্ক কেন ফেসবুক গ্রুপ লিঙ্ক দিতেছি আমরা তো গ্রুপের নামও দিয়ে দিতে পারি কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাইয়ারকে একটু ই রাখা তো গ্রুপ লিঙ্ক দিলাম এখানে দিবেন হচ্ছে screen screenshot link screenshot link তারপরে দিবেন হচ্ছে কি গ্রুপের নাম বের করছি আরে এটা একটু বের করি হ্যাঁ হ্যাঁ গ্রুপের লিঙ্ক আমি সবই দেখাবো সমস্যা নাই ঠিক আছে ওকে এরপরে যেটা দিবেন সেটা হচ্ছে group member okay group group member member group members তারপরে দিবেন হচ্ছে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক এটা আমি আগেই করে রাখলাম এইভাবে প্রুফগুলো আপনাকে সাজাতে হবে এখানে ধরেন আমি আসলাম এখানে একটু বড় করে দিলাম চোদ্দ করে দিলাম এটা ডাবল করে দিলাম বড় করে দিলাম মানে বোল্ড করে দিলাম তারপরে আমি চাচ্ছি যে সবগুলো মাঝামাঝি হবে অ্যালাইনমেন্টটা আমি দিয়ে দিলাম হচ্ছে মাঝামাঝি ঠিক আছে দিয়ে দিলাম এবার নিচে আবার ক্লিক করলাম এই সেকশনটাতে ধরে আমি এখান থেকে দেখেন একটা মার্কের আছে ফাইল কালার নাকি ফিল কালার ওকে এখানে ক্লিক করে আমি ধরেন একটা কালার নিয়ে নিলাম হয়ে গেছে আমার ডিজাইন করা তো এবার কাজটা শুরু করি ধরেন আমার যে ওই গ্রুপগুলো বের করছি না আমি এগুলো গ্রুপ ধরেন আমি একটা একটা করে এইভাবে রাইট বাটন ক্লিক করব ক্লিক করে ওপেন করব একটা করে নিউ ট্যাপে তাহলে কি আমার এই শিটগুলো এরকমভাবে থাকলো ঠিক আছে আমি শুধু সিম্পলি পোস্ট করবো আমি দুইটা গ্রুপ বের করছি তো ধরেন আমার এটা পোস্ট হচ্ছে কি এটা ফটো প্রথমে কি দিলাম একটা ফটো লাগবে ওকে আমি ফটো দেই ফটো এখানে ক্লিক করলাম ফটো ফটোতে ক্লিক করলাম এবার আমাকে একটা ডেসক্রিপশন তো দিছে ভাইয়ার এই পোস্টের জন্য তো এই পোস্টের জন্য এই ডেসক্রিপশন হচ্ছে এটা আমি ডেসক্রিপশনটা কপি করে ফেললাম তো কপি করে এখানে দিয়ে দিলাম দেখেন ডেসক্রিপশনটা হয়ে গেছে তো এবার আমি পোস্ট করে ফেলি দেখি পোস্ট নাই কিনা পোস্টটা নিছে দেখেন পোস্টটা হয়ে গেছে না এবার এই এটার আমি প্রুফ নিব তো প্রুফ নেওয়ার জন্য আপনাকে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে এই যে এখানে যাবেন থ্রি ডট ক্রমোট থ্রি ডট থ্রি ডটের এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে মোর লেখা আছে মোর মোর থেকে যাবেন এক্সট্রেকশন আবার এখানে দেখায় থ্রি ডট থ্রি ডট থেকে মোর মোর থেকে এক্সট্রেকশন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন ওপেন দ্য কম ওয়েব স্টোর ওকে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লিখবেন light L I G S T light short H S H O T short এই যে আই বসে লাইট শট এই দেখেন Lightshot S H O T Lightshot দেখেন এটা আসছে এটা আমরা ওপেন করব দেখেন প্রথম একটা গাছের পাতার মতো ঠিক আছে মানে এটার বলা হয় পাখির পালক এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে অ্যাড করে নেবেন এখানে অ্যাড বাটন আছে আমার যেহেতু অ্যাড নাই অ্যাড করা আছে সেজন্য এটা থাকবে এটা অ্যাড করার পরে আপনার এখানে চলে আসবে এই যে এখানে একটা মেঘের মতো একটা আইকন আছে এখানে চলে আসবে আপনি যেটা করবেন এখান থেকে এরকম এখানে পিন ছাড়া থাকবে ঠিক আছে আপনি এখানে পিন করে দিবেন তাহলে এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে করতে পারবেন ওকে তো আবার যদি দেখায় যদি ওরকম না করতে পারেন তাহলে এখানে ডাউনলোড এখানে গুগলে লিখবেন ডাউনলোড ডাউনলোড লিখে দেখেন প্রথমে পাবেন এটা এখান থেকে করবেন কি ডাউনলোড করবেন দুইটাই করতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন করে আপনি এইভাবে এখান থেকে আবার এটা উপরে যাবে না এটা আসবে এখানে ঠিক আছে এখান থেকে সেমভাবে ওই যে বাকি সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করেন এভাবে ইনস্টল করবেন এখানে ডাউনলোড করবেন ওপেন দিবেন একাই ইনস্টল করার সিস্টেমে নিয়ে যাবে ঠিক আছে তো এভাবে ইনস্টল করবেন আশা করি করতে পারবেন আমার যেহেতু করা আছে আমি আর চাচ্ছি না করতে তো এটা আমি কেটে দিলাম এবার ধরেন আমি এই পোস্টটা করছি তাহলে এই পোস্টের প্রুফটা কি আমি একটা ছবি তুলব এখানে রাইট বাটনে ক্লিক এই মেঘের মতো এখানে ক্লিক করব অথবা এখানে ক্লিক করব ক্লিক এখানে ক্লিক করলাম ক্লিক করে একটা কালো একটা আইকন আসলো না বলতেছে সিলেক্ট এরো এরিয়া এখানে আমি ক্লিক করে এখানে রাইট বাটন মাউসের রাইট বাটন ধরে টান দিবেন এইভাবে ধরে টান দিবেন মাইস মাউসের রাইট বাটনে ধরে মাস্ট বি রাইট বাটন ধরে টান দিবেন সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে যেমন ওই যে আমরা গান ফোল্ডার ডাউনলোড মানে সিলেক্ট করি না এরকম করে করে এবার ধরেন এখানে একটা একটা মেঘের আইকন দিয়ে দিলেন লাল একটা মার্ক করে দিলেন এই যে মার্ক করে দিলাম এই কাজটা আমি করছি ঠিক আছে করে এবার এই যে দেখেন একটা মেঘের মতো একটা আইকন আছে না এখানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেছে এখানে একটা ফাইল লোড হতে থাকবে অটোমেটিক দেখছেন লোড হচ্ছে এই লিঙ্কটা উপরে যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি কপি করলাম কাট করে নিলাম বা কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে স্ক্রিনশটের যে লিঙ্কটা আছে এখানে আমি পেস্ট করে দিব পেস্ট হয়ে গেছে ওকে এবার আমি যে গ্রুপটাতে পোস্ট করলাম সেই গ্রুপের লিঙ্কটা নিব ওই যে উপরে দেখেন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে পোস্টের উপরে গ্রুপের লিঙ্ক তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম এখানে আর এখানে সিরিয়াল দিয়ে দিলাম এটা সিরিয়াল হচ্ছে এক তারপরে কী করবো দুই ধরেন এটা সিলেক্ট করে আমি একটু মানে এক দুই গুণবার মনে হইতেছে না একবার এইসব করে দিই করাই করে দিছে ওকে তো পাইলাম কি ফেসবুক লিঙ্ক স্ক্রিনশট লিঙ্ক এখন গ্রুপ মেম্বার আর লাইভ লিঙ্ক তাই না তো আমি এবার গ্রুপ মেম্বারটা এই যে এই যে একটা তিন মিনিট লেখা আছে না হাতের পাশে মিনিটের উপরে রাইট মানে বাম পাশে লেফট বাটনে ক্লিক করবেন মাউসের অথবা রাইট বাট মানে লেফট বাটনে ক্লিক করে এরকম আসবে ওপেন দ্য লিঙ্ক অ্যাড্রেস এখানে কপি করবেন কপি করে এই যে লাইভ লিঙ্কের জায়গাটা আছে এখানে দিয়ে দেবেন আর এই পোস্টটা লাইভ লিঙ্ক হয়ে গেছে এবার কি লাগবে আমার গ্রুপ মেম্বার এখানে আমি কটা পেয়ে গেছি চারটা পেয়ে গেছি তিনটা পেয়ে গেছি আরেকটা দরকার এবার গ্রুপের লি মেম্বারটা দরকার এই যে দেখেন মেম্বার এখানে যদি না পান তাহলে পিপল থাকবে অথবা মেম্বার লাগবে তো আপনি এখানে পিপলে ক্লিক করবেন বা মেম্বারে ক্লিক করবেন ওকে আমার এখানে কোনো নেট প্রবলেম হয়েছে মনে হয় ওকে আমি কেটে দেই মেবি আমি ওই বাইসেল গ্রুপে আমার ই করছি আর কি সমস্যা করছি সেই জন্য আমাকে কি এখান থেকে বের করে দিছে আই থিঙ্ক এরকম কিছু একটা ঠিক আছে আমি বাইসেল গ্রুপে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারতাম আমি আমার পোস্ট বিজ্ঞাপন দিয়েছি ঠিক আছে ব্যাপারটা ওকে যাই হোক ও আমাকে ডিলিট করে দিছে নো প্রবলেম হয়তো অন্য কোনো প্রবলেম আমি পিপলে ক্লিক করি ওকে পিপলে ক্লিক করলাম পিপলে ক্লিক করলে এখানে দেখেন উপরে মেম্বার লেখা আছে দেখছেন মেম্বারটা আমি এখান থেকে কপি করলাম তো এইভাবে আপনি কপি করবেন এখানে পেয়ে গেলাম সব কিছু এইভাবে আপনাকে পোস্ট করতে হবে যদি আপনাকে বায়ার দশ ডলার দেয় তাহলে আপনি বিশ থেকে পঁচিশটা পোস্ট করবেন সর্বোচ্চ তিরিশটা দিবেন ঠিক আছে এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ নিলে আপনাকে যেটা করতে হবে সেটা দিতে হবে কি স্ট্যান্ডার্ড প্যাকেজ দিলে আপনি দিবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশটা মানে বিশ ডলারের চল্লিশটা পোস্ট আর যদি প্রিমিয়ামটা করে তাহলে আপনাকে পঞ্চাশ থেকে ষাটটা পোস্ট দিবেন এভাবে করতে পারবেন না ডেলি একটা করে প্রোফাইল থেকে আপনি দশটা থেকে সাতটা করে পোস্ট আপনি করতে পারবেন তো করে সব কিছু আপনি এভাবে একটার পর একটা একটার পর গ্রুপে এভাবে পোস্ট করবেন ঠিক আছে ধরেন আমার এখানে এইগুলো পোস্ট করছি আমি এক্সাম্পল যে এরকম থাকবে সাজানো ঠিক আছে আমি দিয়ে দিই এটা মনে করেন আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করছি আমার কথা বুঝতেছেন এটা আপনার বোঝানোর জন্য আমি বলতেছি যে এরকম করে পোস্ট তো আমাদের সাজানো হয়ে যাবে যে আমি প্রতিটা গ্রুপে যখন করব ঠিক আছে ধরেন আমার এরই পোস্ট করা হয়ে গেছে ঠিক আছে বিভিন্ন উনিশটা গ্রুপে আমি পোস্ট করছি প্রোফাইল দিয়ে বিভিন্ন প্রোডাক্টের ছবি দিয়ে তো এবার যেটা করব আমি এখান থেকে দেখেন লেখা আছে শেয়ার শেয়ার শেয়ার থেকে এখানে দেখেন হ্যাশট্যাগ লেখা আছে না এখান থেকে অ্যানিয়ন দিয়ে দিবেন anyone with the link okay দিয়ে দেওয়ার পর এখানে ভিউ আছে না এটা এডিট করে দিবেন এডিটর এডিটর করে এই যে একটা লিঙ্ক উপরে জেনারেট হওয়ার কথা হয় নাই না ওকে কপি লিঙ্ক এই যে দেখেন কপি লিঙ্ক হয়েছে এখানে কপি লিঙ্কটা আপনি এখানে আইনা দিয়ে দিবেন মানে এই লিঙ্কটা যে জেনারেট হইলো এটা আপনি দেখতে পারবেন এই যেখানে আপনি দেখতে পারেন বায়ারকে এই লিঙ্কটা পাঠিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে লিঙ্কটা হয়েছে এবার বায়ার চাইলে এখান থেকে ক্লিক করে করে দেখতে পারবে যে এটা কি হয়েছে কি না আদৌ পোস্ট তো আমি ধরেন বায়ার সাজলাম সাজা দেখি পোস্টটা হয়েছে কি না দেখছেন পোস্টটা হয়েছে এইভাবে আপনাকে কাজটা জমা দিতে হবে তো এবার আসি আমি মোটামুটি আমাদের কাজটা তো বুঝতে পারছেন হয়তো প্রোডাক্ট হোক অথবা বিভিন্ন জিনিস হোক এইভাবে পোস্টগুলো করতে হবে যদি পেজ দেয় তাহলে সরাসরি আপনাকে পেজের ধরেন আপনাকে কোনো পেজের লিঙ্ক দিছে বায়ার এটা হচ্ছে আমাদের একটা পেজের লিঙ্ক দিছে মানে পেজের লাইক ফলোয়ার বাড়ায় দিতে হয় এটা একটা সিক্রেট জিনিস এটা আমি দেখা দেবো তারপরে মনে করেন বিভিন্ন গ্রুপে এরকম করে পোস্ট করবেন এই যে গ্রুপে এখানে এরকম করে দিয়া এখানে দেখি নাই কিনা এই যে একটা এরকম আসবে ঠিক আছে পেজ লাইকের একটা অপশন আছে এখানে পোস্ট করে দিবেন হয়ে যাবে এভাবে স্ক্রিনশটগুলো নেবেন তো দেখেন এটা মোটামুটি এভাবে কাজগুলো করতে হবে করে আপনাকে জমা দিতে হবে এখন আপনার প্রথম কাজ হবে পাঁচ থেকে সাতটা প্রোফাইল তৈরি করবেন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং বিভিন্ন গ্রুপে জয়েন হবেন ঠিক আছে হ্যাঁ প্রোফাইল হ্যাঁ প্রোফাইলগুলো তৈরি করে আপনি এগুলো করে ফেলেন কাজগুলো গ্রুপে জয়েন হতে থাকেন ঠিক আছে তাহলে আপনি কাজটা শুরু করতে পারবেন তো আগামী আজকে তো ক্লাস হয়ে গেল কালকে তো বন্ধ আপনার মানে একদিন পর পর ক্লাস হয় তো আজকে হচ্ছে কী বার আজকে কী বার মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন কমপ্লিটলি করে ফেলেন ঠিক আছে যতগুলো পারেন তারপরে আস্তে আস্তে হতে পারেন না আমরা আবার নেক্সট ক্লাসে আমরা গিফট পাবলিশ করবো ঠিক আছে মার্কেট প্লেসে নেমে যাব আমরা তো তাহলে অবশ্যই তো আমাদের কাজগুলো এগিয়ে রাখতে হবে ডেলি প্রতিদিনের কাজ প্রতিদিন করেন আমরা দ্রুত এগিয়ে যাব নো প্রবলেম ঠিক আছে এভাবে কাজগুলো করতে হবে তো আশা করি এবার যদি আপনার কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন আরও অনেকগুলো সিস্টেম আছে ওইটা ক্লাসের ভিতরে আমি বলে দিব আবার যদি এইভাবে ম্যানুয়ালি কাজগুলো করেন যেমন পেজ লাইকের কাজগুলো দিলে যদি পেজ প্রমোশন করতে দেয় তাহলে কিন্তু আপনি এইভাবে পোস্ট করে আপনি ফলোয়ার আনতে পারবেন না সেটা কীভাবে আনতে হয় সেটা আমি দেখাবো ঠিক আছে ওকে তাহলে আপনি আবার যদি এইটুকু কাজটা করে ফেলেন তাহলে মোটামুটি আপনি কাজটা কমপ্লিটলি হয়ে যাবে আর এইটুক শিখেও কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই এটা ফ্রি স্টুডেন্টদের আচ্ছা, জন্য হ্যাঁ হ্যাঁ।, মানে হ্যাঁ হ্যাঁ একটা মনে করেন একটা প্রফেশনাল পেজ তৈরি করবেন ঠিক আছে আপনার মনের মতো করে নো প্রবলেম যেমন এই যে আমার এটা কিন্তু ফেক অ্যাকাউন্ট যেমন এই যে এটা কিন্তু আমার ফেক অ্যাকাউন্ট এটা কি আমার অরিজিনাল অ্যাকাউন্ট কিন্তু আমি এই গ্রুপে কাজ করার জন্য এটাই করছি এরকম আমার প্রোফাইল অনেকগুলো আছে ঠিক আছে এই যে দেখেন না বায়ো মায়ো এগুলো দিয়ে দিছি এমনি ঠিক আছে এইরকম করে সাজাবেন দেখেন আমি পোস্টগুলো করছি এখানে পোস্টগুলো আইসে এই একটা মাধ্যম গেলে আরেকটা সিস্টেম আমি দেখাইতে ভুলে গেছি আরেকটা জিনিস আছে যেটা ওই পোস্টটা আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টটা আপনার প্রোফাইলে করবেন ঠিক আছে প্রোফাইলে করার পর এটা আবার সহজ আছে এটা করে আবার বিভিন্ন গ্রুপে লিঙ্ক নিতে আপনার সমস্যা হবে আপনি ওইভাবেই করেন তারপরে এখান থেকে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে গ্রুপগুলো এখানে চলে আসবে ঠিক আছে শেয়ার করে দিলেন শেয়ার করে দিলে ধরেন শেয়ার করে দিলাম না তো এখান থেকে ধরেন এই যে শেয়ার করছি পাঁচ নাম্বার ধরেন এই যে শেয়ার করছি না এইগুলো গ্রুপে তো এখান থেকে দেখেন শো শো শো থেকে এখানে যেটা করবেন এই যে এপ্রিলের চোদ্দো তারিখ আছে না এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে লিঙ্কটা আছে এভাবে কিন্তু আপনি নিতে পারবেন সেমভাবে কারণ এটা গ্রুপে পোস্ট করছি না এটা গ্রুপে যাওয়ার কথা কিন্তু যায় নাই এটা অ্যাপ্রুভ করে নাই মেবি ধরেন এটা এপ্রিলে করছি দেখি এটা দিচ্ছে কেন এই যে দেখেন নিচে দেখছেন এভাবে কিন্তু আপনি স্ক্রিনশট বাকি কাজ সেমভাবে করে ফেলতে পারেন দেখছেন সিম্পল না এভাবে কিন্তু আপনি করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন পুষ্টভাবে এভাবে করে ফেলা যাবে সেম খালি আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার আর কোনো প্রশ্ন আছে ওকে তাহলে আমি ক্লাস থেকে বেরিয়ে গেলাম হ্যাঁ